all those fucking cops. I saw the cops kicking out the, the switched off the fucking lights. Bastard, man. They beat up so many women, man. The fuck? They're all cops. Juice খাওয়া আরে পুরুষ পুলিশ জামা ছিঁড়েছে পুরুষ পুলিশ জামা ছিঁড়েছে জামা ছিঁড়েছে এই যে পুলিশ রেপ করছে মহিলার জামা ছিঁড়েছে আমার ব্যাকন আমার ব্যাকন অভিরূপ অভিরূপ কি ব্যাকন